নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে আমার চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে মা জগদ্ধাত্রী সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদেরকে দেব আচ্ছা আমরা সবাই মা জগদ্ধাত্রী সম্পর্কে কতটুকু জানি উনি দেবী পার্বতীর আরেকটি রূপ যার চার হাত যার পদতলে হস্তিমুণ্ড থাকে আর এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এর বেশি কিছু জানি কি আসুন বেশি কিছু আপনাদেরকে আমি জানাবো তো শুরু করা যাক আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জগধাত্রী কথার অর্থ হল জগৎ অর্থাৎ পৃথিবী আর ধাত্রী কথার অর্থ ধারণ করা তো যিনি এই পৃথিবীকে ধারণ করছেন তিনিই জগধাত্রী আমাদের উপনিষদ এবং তন্ত্রসার থেকে জানা যাচ্ছে যে দেবী পার্বতীর সত্যগুণের সমষ্টিতে এই জগধাত্রী সৃষ্টি হয়েছিল এই জগধাত্রী সৃষ্টির মূল কারণ ছিল অহংকার বিনাশের জন্য অহংকার বিনাশের জন্য হ্যাঁ এই জগদ্ধাত্রী কিন্তু জগদ্ধাত্রী রূপে ছিলেন না বা ওই নামে ছিলেন না উনি ছিলেন রমা বা হৈমবতী নামে পরবর্তীতে তিনি জগদ্ধাত্রী রূপে পরিচিতি লাভ করেছে দেবী ভাগবত পুরাণ থেকে জানা যায় মা কালিকা রক্তবীজকে নিধন করার পরে করিন্দ্রাসুর নামে এক মহাহস্তি রূপিণী অসুরের জন্ম হয় আর সেই মহাহস্তিরূপী অসুরকে বধ করার জন্য দেবী একা পেরে উঠছিলেন না সকল দেবতাদের সহায়তার খুব প্রয়োজন ছিল সকল দেবতা ও দেবী পার্বতীর মিলিত প্রয়াসে সেই করিন্দ্রাসুরকে বধ করে মা পার্বতী তাই তন্ত্রসার গ্রন্থে দেবীকে করিন্দ্রাসুর নাসিনী বলা হয়েছে এবার এই অসুরপালা নিধনের পরে সকল দেবতারা স্বর্গলোকে ফিরে এলেন এবার স্বর্গলোক ফিরে পেয়ে সকল দেবতারা আনন্দে মেতে উঠলেন এবং তাদের মনে আত্মহংকার বৃদ্ধি পেল তারা দেবী পার্বতীর শক্তিকে সম্মান জানাতেই ভুলে গেলেন তারা অপ্সরাদেরকে নিয়ে নৃত্য এবং মনোরঞ্জনে ব্যস্ত হলেন তখন দেবী পার্বতী একটু ক্রুদ্ধ হলেন এবং তাদেরকে তাদের সঠিক ক্ষমতা এবং শক্তির পরিচয় করিয়ে দিতে তিনি যক্ষরূপে তাদের সামনে উপস্থিত হলেন এবং তিনি যক্ষরূপে উপস্থিত হয়ে সকল দেবতাকে বললেন যে তোমরা অনেক ক্ষমতাশালী অনেক শক্তিশালী তোমাদের ক্ষমতা আছে আমি একটি তৃণখণ্ড তোমাদের সামনে ধরলাম পারলে একে উড়িয়ে দাও বা ফেলে দাও বা পুড়িয়ে দাও বায়ুদেব অহংকারবশত বলে ফেললেন আমি এক ফোঁতে এই তৃণখণ্ড উড়িয়ে দিতে পারি কিন্তু তিনি ব্যর্থ হন অগ্নিদেব বললেন আমি এই ঘাসের খণ্ডটিকে এক্ষুনি পুড়িয়ে দিতে পারি কিন্তু তিনি ব্যর্থ হলেন আবার ইন্দ্রদেব বললেন আমি বজ্রাঘাতে এই ঘাসের খণ্ডকে এক্ষুনি ভস্য করে দিতে পারি কিন্তু তাও তিনি ব্যর্থ হলেন তখন সকল দেবতারা নিজেদের আত্মক্ষমতার ওপর পরিচয় পেলেন যে হ্যাঁ তারা অত্যন্ত নিম্ন ক্ষমতাশীল যেখানে পার্বতীর অসম্মান করেছেন তখন দেবতারা এই তৃণখণ্ড এবং সেই যক্ষদেবের কাছে ক্ষমা চাইলেন যে হ্যাঁ এ কোনো সাধারণ তৃণখণ্ড নয় আর আমরা আমাদের নিজের ক্ষমতার ওপর পরিচয় পেয়েছি সেখানে মা পার্বতীর ক্ষমতাকে আমরা অসম্মান করে ফেলেছি অজান্তে তখন সেই যক্ষরূপ থেকে অপরূপা সুন্দরী এক নারী সৃষ্টি হলো যা দেবী পার্বতী রমা নামে পরিচিত হলেন রমা কথার অর্থ অপূর্ব সুন্দরী যাকে পরবর্তীতে হৈমবতীও বলা হয়েছে এবং দেবতাদের অহংকার নাশ ঘটল এবার তাহলে তিনি জগদ্ধাত্রী রূপে কখন পরিচিতি লাভ করলেন হ্যাঁ এই দেবীর পুজোর প্রচলন কিভাবে হয়েছিল তার উত্তর থেকে জানা যাচ্ছে সতেরোশো দশ খ্রিস্টাব্দে নদিয়ার কৃষ্ণনগরে রঘুনাথ রায়ের একমাত্র দায়িত্ববান ও ধার্মিক পুত্র ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই রাজা কৃষ্ণচন্দ্র রায় তার স্বপ্নাদেশে একবার অন্নপূর্ণা দেবীকে দর্শন করেন তাই তিনি তার সভাকবি ভরতচন্দ্রকে দিয়ে অন্নদা মঙ্গল কাব্য রচনা করেছিলেন এবং তিনি মাতৃশক্তিতে বিশ্বাসী ছিলেন তারপর তার শাসনকালেই বাংলায় প্রথম ইংরেজদের শাসন শুরু হয়েছিল এবং মুসলমানদের রাজত্ব শেষ হয়েছিল ফলে ইংরেজদের সাথে এই রাজা কৃষ্ণচন্দ্রের একশো সম্পর্ক গড়ে উঠেছিল সব কিছু ঠিকঠাক চলেছিল কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ওপর শনিদেবের বক্রদৃষ্টি স্থাপিত হয় রাজার প্রতি কর না দেওয়ার অভিযোগ এবং মিথ্যে অভিযোগে মীর কাসিম তাকে কিন্তু জেলবন্দি করে অনেক দিন ধরে তাকে জেলের দশা কাটাতে হয় তারপর যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন মীর কাসিমের জেল থেকে এদিন ছিলেন শরৎকালের নবমী তিথি তারপর তিনি যখন তার কৃষ্ণনগরে নৌকায় করে ফিরছিলেন তখন দুর্গা উৎসব হয়ে গেছে তার মন অত্যন্ত খারাপ হয়ে গেছে তিনি দুর্গা ঠাকুরের মুখ দর্শন করেননি মুখটাও ভুলে গেছে এবং কৃষ্ণনগরে এসে দেখে প্রতিমা বিসর্জনও হয়ে গেছে তখন তিনি খুব কষ্ট পেয়েছিলেন তখন এই ধার্মিক রাজাকে মা দুর্গা স্বপ্নাদেশ দিয়ে বলেন যে এক রূপে ভুলে গেছিস তো কি হয়েছে আমি আবার এক রূপে তোর কাছে ফিরে আসব তাই কার্তিক মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে আমি জগদ্ধাত্রী রূপে পৃথিবীতে বিরাজ করব আমার পুজোর প্রচলন তুই প্রথম শুরু করবি আর সেই কুমারী অপূর্ব সুন্দরী নারী জগদ্ধাত্রী রূপে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে আর সমস্ত তথ্যতেই রাজা কৃষ্ণচন্দ্রের এই প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন এই কথাটি উল্লেখ আছে তাহলে আমরা ধরে নিতে পারি জগদ্ধাত্রী পুজোর প্রচলন কেবল কৃষ্ণচন্দ্রই করেছিলেন তো এই ছিল আজকে ভিডিও যতটা সংক্ষিপ্তভাবে পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কিছু জেনে থাকেন প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন তো সকলেই জগদ্ধাত্রী পুজো ভালোভাবে কাটান সুস্থ থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ